সমুদ্র যখন জোয়ার উঠে ঢেউর তালে দুলতে থাকা নৌকাগুলো আপনার মনকেও দোলা দিয়ে যাবে ফেনী নদীর কয়েক কিলোমিটার পস্তের সমুদ্র সৈকতের যেই কোনো জায়গায় দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত রাতের সৈকত থেকে দেখা মিলে বিন্দু বিন্দু আলোকণা মাছ ধরা নৌকাগুলো কেমন যেন এক ছন্দ রেখে আকাশের তারার বিনাশের মতো হেলে দুলে চলে সে এক অন্যরকম বাহারি দৃশ্য উপরের বর্ণনাগুলো মুসাফুর ক্লোজারের নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নের মনোমুগ্ধকর জায়গাটির অবস্থান প্রথমে দেখতে মনে হবে এক সুন্দর সমুদ্র সৈকত কিছুক্ষণ পরে বুল ভাঙবে খুঁজে পাবেন নদীর পাড় অনেকেই ক্লোজারকে মিনি কক্সবাজারও বলে থাকেন সাগর যখন জোয়ার পানিতে উতলে উঠে তখন এক অন্যরকম সৌন্দর্য বিকশিত হয় এই মুসাপুর ক্লোজারের ফেনি ছোট নদীতে দেউর উচ্ছ্বাস শুয়ে যাবে আপনার মনকে মুসাপুর ক্লোজারে সবুজ শ্যামল প্রকৃতির নিবিড় বন গ্রামীণ পরিবেশ পাখির কলাহল মৎস্যজীবী মানুষের জীবন অন্যরকম এক অনুভূতি দেয় আপনার মনের ভিতরে নানা প্রজাতির পাখির কোলাহল ও বিশাল সমুদ্র সৈকতে সৌন্দর্য সকলকে মুগ্ধ করে পর্যটক ও প্রকৃতির প্রেমীরা টলার কিংবা স্পিডবোর্ডে করে এই স্বরে ঘুরতে যান বিচ্ছিন্ন এই মুসাপুর ক্লোজারের প্রাণকেন্দ্র থেকে টলার যোগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বন বিভাগের ফরেস্টের বাগান দাঁড়িয়ে আছে বাড়তি এক প্রাকৃতিক সৌন্দর্য সভাবর্ধন করে এটি চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকম বনজ গাছ নিয়ে বাগানে রয়েছে জাউ কেওড়া পিটালি খেজুর লতাবন ঘেওয়া সনবলই নাটায় আকাশমণি সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় গাছগাছালি শীতের মৌসুমে অতিথি পাখিদের দেখা যায় এখানে তো বন্ধুরা গত পর্বে আপনারা দেখেছেন আমরা ছিলাম কোম্পানিগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীতে তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম মুসাফুর ক্লোজারে আজ সারাদিন আমরা মুসাফুর ক্লোজারের আশপাশে সৌন্দর্য উপভোগ করব আপনাদের সাথে শেয়ার করব এবং এর বর্ণনা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নে বঙ্গোপসাগর ও ফেনী নদীর মোহনায় নির্মিত মুসাফুর ক্লোজার যাকে অনেকে মিনি কক্সবাজার বা সমুদ্র সৈকত নামে চিনেন দক্ষিণাঞ্চলে মানুষের কাছে মুসাফুর ক্লোজার অন্যতম জনপ্রিয় গন্তব্য মুসাফুর ক্লোজারটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুসাফুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাফুর ক্লোজার এখানে সবুজ প্রকৃতি বন্য পানি পাখির জাগ ফরেস্ট বাগান ফেনী নদীর মাঝে ক্লোজারের ব্যান্ড রেগুলেটর জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয় অবিরাম এক সৌন্দর্যের জগৎ সাগর যখন জোয়ারে পানিতে উঠলে উঠে তখন অন্যরকম এক সৌন্দর্য বিকশিত হয় মুসাফুর ক্লোজারও ছোট ফেনী নদীতে তটরেখায় আসতে পড়ে ছোট বড় ঢেউ প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যে এবং তিন কিলোমিটার প্রস্তের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ রয়েছে বিচ্ছিন্ন মুসাফুর ক্লোজারের পানকেন্দ্র থেকে টলার যোগে দক্ষিণে যাওয়ার সময় দেখা যায় বন বিভাগের ফরেস্টের বাগান দাঁড়িয়ে আছে মুসাফুর ক্লোজারের পাশে রয়েছে বিশাল এক ঝাউবন এবং তার থেকে একটু সামনে এগুলো আপনি পেয়ে যাবেন নারিকেল বাগান নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ নদীর বুকে সূর্যোদয় এবং সূর্যাস্ত জোয়ার বাটা এবং জেলেদের কর্মব্যস্ততা আগত দর্শনার্থীদের বিনোদনিত করে মুসাপুর ক্লোজার এলাকায় ফেনী নদী পাড় দেখতে সাগর সৈকতের চেয়েও কোনো অংশে কম নয় ক্লোজারের সরের মধ্যে প্রায় তিন হাজার একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল মুসাপুর ফরেস্ট উনিশশো সালে পরিকল্পিতভাবে চালু করা হয় এ বনাঞ্চল এখানে রয়েছে আকাশমণি জাউ পিটালি কেওড়া লতাবল গেওয়া সনবলয় বাবুলনাটা ইত্যাদি বৃক্ষরাজির সমাহার এবং নানা প্রজাতির দেশীয় পশু পাখির অবাধ বিচরণ ফলে নদী সমুদ্র সৈকত এবং বৈচিত্র্য পূর্ণ বনাঞ্চলের মেলবন্ধন মুসাফুর ক্লোজার ভ্রমণ পিপাসুদের পর্যটকদের জন্য এক আকাঙ্ক্ষিত অবকাশ কেন্দ্র পরিণত হয়েছে তো বন্ধুরা মুসাপুর ক্লোজার কিভাবে যাবেন যারা নোয়াখালী ফেনী এবং কুমিল্লার বাইরে থেকে আসবেন ঢাকা বা অন্যান্য অঞ্চল থেকে তাদের জন্য বলে রাখি ঢাকা থেকে অনেক গাড়ি আসে নোয়াখালীতে আপনারা চাইলে সহজে নোয়াখালী চলে আসতে পারেন এক্ষেত্রে গাড়িগুলো হচ্ছে একুশে পরিবহন মিরপুর থেকে ভোর ছয়টা জিগাতলা থেকে ছয়টা তিরিশ এবং সায়দাবাদ থেকে সাতটা সাতটা তিরিশের মধ্যে ছাড়ে বারা পড়ে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এছাড়াও আছে বিলাস পরিবহন সায়দাবাদ থেকে ছাড়ে শাহী পরিবহন সায়দাবাদ থেকে ছাড়ে এছাড়া একটি বাস আছে টিটিপাড়া থেকে ছাড়ে তা হচ্ছে ড্রিম লাইন এই ড্রিম লাইন বাসটি সরাসরি বসুরহাট চলে আসে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাটে আপনারা সহজে বসুরহাট থেকে সিএনজি যোগে এই মুসাপুর ক্লোজারে চলে আসতে পারেন এক্ষেত্রে আপনারা সিএনজি আওয়ালার সাথে কথা বলে দরদাম করে নেবেন নোয়াখালী কোম্পানিগঞ্জের বসুরহাট থেকে বাংলা বাজার অথপর দক্ষিণে চৌধুরী বাজার পার দুই কিলোমিটার রাস্তা হয়ে চার রাস্তার মোড় দিয়ে পূর্ব দিকে জনতা বাজার এরপরে দক্ষিণে দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটু পূর্বে গেলে আপনারা মুসাপুর ক্লোজার পেয়ে যাবেন তো বন্ধুরা মুসাপুর ক্লোজার আসার বিষয়টা আপনারা জানলেন এখন মুসাপুর আসলে আপনারা কোথায় থাকবেন এই বিষয়টা আপনাদের মাথায় আসতে পারে সেক্ষেত্রে বলে রাখি আমরা ঢাকা এবং চিটং থেকে যারা আসবেন তারা যদি আপনারা এখানে থাকতে চান সেক্ষেত্রে আপনাদেরকে থাকতে হবে মুসারপুর ক্লোজার থেকে কিছু দূরে ফেনী শহর অথবা নোয়াখালীতে ভালো থাকার জায়গা হলো circuit house Royal Hotel town hall hotel Rafsan পুরাতন বাস স্টেশনের হোটেল লিটন হসপিটাল রোডে অবস্থিত নোয়াখালী গেস্ট হাউস তো বন্ধুরা আপনারা যখন নোয়াখালী ঘুরতে আসবেন একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে শীতকালে আসলে আপনারা হাঁসের মাংস পাবেন এই জিনিসটা কখনোই মিস করবেন না খুবই সুস্বাদু হাঁসের মাংস আপনি অনেক দিন এর স্বাদ মনে রাখবেন আশা করি চট্টগ্রাম থেকে যারা আসতে চান আপনারা সরাসরি চিরং থেকে একটা বাস আছে বসুরহাট এক্সপ্রেস এ বাসে করে আপনারা সরাসরি বসুরহাট চলে আসতে পারেন বসুরহাট থেকে আপনারা সিএনজি যোগে মুসাপুর ক্লোজার সহজে চলে আসতে পারবেন আর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা এ অঞ্চলে যারা আছেন তারা সহজে বসুরহাট অথবা সোনাগাজী ফেনীর সোনাগাজী এই জায়গায় আসতে পারেন এখান থেকে আপনারা সিএনজি যোগে সহজে মুসাপুর ক্লোজার চলে আসতে পারেন বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সকল প্রসেসটাই সার্থক তো বন্ধুরা যদি কোনো সাজেশান বা কোনো কিছু জানানোর ইচ্ছা থাকে আশা করি কমেন্টসে আপনাদেরকে জানাবেন আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে আপনাকে ধন্যবাদ আর যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ